আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আজ আপনাদের জন্য একটা নতুন ট্রিটমেন্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে কবিতরের ঘাড়টাল কবিতর যে ঘাড় ব্যাকা হয়ে যায় এটা সহজে সুস্থ হয় না অনেকেই ভুক্তভোগী অনেকেই পেরেশানি হয়ে থাকেন যে এই রোগ কোথায় থেকে এলো কীভাবে এলো তো এটা সাধারণত হয় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ক্ষেত্রে এটা দেখা দেয় এখন এটার ট্রিটমেন্টটা হচ্ছে যে আপনাদেরকে প্রথম থেকে বোঝাবো যেন আপনাদের কোনো ত্রুটি না হয় বা ঘাটটালটা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয় যে কারণে কী কী ওষুধ লাগবে না লাগবে সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি ভিটামিন ক্যালসিয়াম জেক্সভিট তারপরে হেমিকো পিএইচ আপনাদেরকে প্রথমে দেখাবো হেমিকো পিএইচ আপনারা দেখতে পাচ্ছেন হ্যামিকো পিএইচ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ আপনারা এটা কবিতরের ঘাড় ব্যাকার ট্রিটমেন্ট দেওয়ার আগে এটাকে পাঁচ দিন খাওয়াতে হবে এক লিটার পানিতে এক মিলি এইভাবে পাঁচ দিন খাওয়াতে হবে পাঁচ দিন শেষ হওয়ার পরে তখন হচ্ছে কবিতরের ট্রিটমেন্ট দিতে হবে তো কবিতরের ট্রিটমেন্টের আগে তার পরবর্তীতে কি কি ওষুধ লাগবে এগুলো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো সেটা হচ্ছে কবিতরের ট্রিটমেন্ট দেওয়ার পরে প্রথমেই হচ্ছে মানে যে ট্রিটমেন্টটা দিবেন ট্রিটমেন্টটা দেওয়ার পর পরেই A B one vitamin tablet treatment দেওয়ার পরে এক পিচ এটা খাওয়িয়ে দিতে হবে এক পিচ খাওয়িয়ে দিবেন তারপরে আপনার ডোজ সেদিনকার ডোজ কমপ্লিট তারপরের দিন থেকে শুরু করবেন সকালবেলাতে শুরু করে প্রথমে সকালে দিবেন এ বি ওয়ান ট্যাবলেট এক পিচ আর বিকালে দিবেন ক্যালপ্লেক্স বিকালে ক্যালপ্লেক্স এইভাবে আপনারা পনেরো দিন চালিয়ে যাবেন যদি ট্রিটমেন্ট হান্ড্রেড পারসেন্ট হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তাহলে এগুলো আর খাওয়ানোর প্রয়োজন নাই আর যদি ট্রিটমেন্ট ক্লিয়ার না হয় তাহলে এগুলো চালিয়ে যেতে হবে আর ক্যালপ্লেক্সের সাথে আপনারা দিতে পারেন ভেট হয়তো এক লিটার পানিতে এক মিলি ভেট আর তার সাথে এক মিলি ক্যালপ্লেক্স দুইটা একসাথে দিয়ে আপনারা খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই আর তারপর আছে যে vitamin B complex vitamin B complex এটা একটা গুরুত্বপূর্ণ এটা আপনারা খাওয়াতে পারেন দেখা যাচ্ছে সকালে যখন আপনি এটা ওই যে বি এ বি ওয়ান দিচ্ছেন হয়তো এ বি ওয়ান আপনার কাছে নাই সেক্ষেত্রে আপনি বি কমপ্লেক্সটা ব্যবহার করতে পারেন এটা কোনো প্রবলেম নাই তো আসুন আপনাদেরকে মূল পর্বে নিয়ে যাই যে কবিতরের ট্রিটমেন্টটা প্রথম যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা আপনাদেরকে এখন আমি দেখাবো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা পুরো ঘাটটাল কবুতর এই যে নিচে ছেড়ে দিলাম দেখেন এর অবস্থাটা দেখেন কি এর অবস্থাটা দেখেন ও উঠে দাঁড়াতে পারছে না এর অবস্থা এমন হয়ে গেছে যে ও নিজে খেতে পারে না একে খাওয়িয়ে দিতে হয় এখন এটার হচ্ছে যে ট্রিটমেন্টটা আমি দেখাতে চাচ্ছি সেটা আজকে আপনাদেরকে এখন দেখাবো চলে আস শুভ শুভ তুমি সামনে চলে আস আপনাদের প্রথমে লাগবে একটা নতুন ব্লেড লাগবে একদম ইনটেক ব্লেড লাগবে নতুন ব্লেড ছাড়া এটা কাজ হবে না তো ব্লেডটাকে আপনি দু টুকরো করে নিতে পারেন যেহেতু আপনার এত বড় প্রয়োজন নাই এভাবে চাপ দিলে দু টুকরো হয়ে যাবে ব্লেডটা ব্লেড দু টুকরো হওয়ার পরে আপনার এক টুকরো ব্লেড বের করে নিতে হবে আচ্ছা এখন যেটা হচ্ছে করণীয় সেটা হচ্ছে এখন আমরা ঘাড় থেকে এই লোমগুলো তুলে দেব তুমি সাইডে আসো এখানে বসো এখানে ধরো কবিতরটা এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে তুমি ধরো পারবে না হুম ধরো হুম এখন হচ্ছে ঘাট থেকে লোমগুলো আমরা আস্তে আস্তে সব তুলে ফেলবো একটু ধীরে সুস্থে তুলতে হবে তাড়াহুড়া করা যাবে না খুবই লাজুক জিনিস ধীরে সুস্থে আস্তে আস্তে এগুলো তুলে ফেলতে হবে সুন্দর করে কোনো তাড়াহুড়া করলে চলবে না আস্তে আস্তে এটা তাড়াহুড়ার কাজ না খুব ধীরে সুস্থে আস্তে আস্তে এই কাজটা সম্পন্ন করতে হবে খারাপ করো না নিচে করো হাতে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই আমরা তুলে ফেলেছি লোম অনেকটাই উঠে গেছে তো বন্ধুরা এখন মূল যে জিনিসটা সেটা আপনাদেরকে দেখাবো এই যে লক্ষ্য করুন এখানে ঘাড়ের কাছে ঘাড়ের কাছে লক্ষ্য করুন এখানে যে দেখেন বদ রক্ত জমে আছে কালো হয়ে আছে এই কালো রক্তটাকে এখন আমরা কেটে বের করবো আর কাটবো কীভাবে কাটার সিস্টেম আছে অ্যান্ড আন্দাজে শুধু কেটে ফেললে তো মারা যাবে ওভাবে করা যাবে না এখন সেটা আপনার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখবেন এই কাটারটা হচ্ছে মেইন এই কাটা যদি একটু উল্টাপাল্টা করে ফেলেন আপনার কবিতরটা মারা যেতে পারে এখন এই যে নতুন যে ব্লেডটা নিয়ে এসছে এটা দিয়ে আমাদের কাজ চলবে তুমি এদিকে এই সাইডে আসো আমার ঘাটটা তুমি এক হাত দিয়ে ধরো এক হাত দিয়ে এদিকে ঠিক আছে এখানে একটু এইভাবে চেড়ে ধরবা চামচ হ্যাঁ ওদিকে যেন ভিডিওতে দেখা যায় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সূক্ষ্মভাবে কাটতে হবে এই যে রক্তটা বের হচ্ছে দেখতেই পাচ্ছেন কাটার পরে চাপ দিয়ে রক্তটা বের করে দিতে হবে যেন বদ রক্তটা বের হয়ে যায় ভিতরে জমা না থাকে দেখেন রক্তর অবস্থা দেখেন কালো হয়ে গেছে একদম ছেড়ে দাও ওখানে তুমি হাতটা ছেড়ে দাও হুম এখানে একটু চাপ দিয়ে ধরো ছেড়ে ধরো হুম ছেড়ে দাও বন্ধুরা দেখুন কি অবস্থা ছেড়ে দাও তুমি হ্যাঁ দেখুন ওর কি অবস্থা ঘাড়ে রক্তে কালো হয়ে গেছে একদম এই কালো হওয়ার কারণে কবিতরটার মনে করেন যে এত কষ্ট এখানে একটু ছেড়ে ধরবো এভাবে ছেড়ে দাও ছেড়ে দাও এদিকে কি তার আছে এখানে একটু আছে না এই জায়গায় একটু আছে ভালো করে ধরো পবিত্রটা ভালো করে ওইভাবে না তোমাকে প্রথমে সিস্টেম দেখিয়ে দিলাম আঙ্গুল দুটো হ্যাঁ, হাতের ফাঁকে নিয়ে নিতে হবে আঙ্গুল দুটো দেখে এভাবে না হ্যাঁ নাও হ্যাঁ এইবার তুমি সুন্দর করে ধরো হ্যাঁ আপনারা দেখবেন লক্ষ্য করবেন যে কোথায় কোথায় বদ রক্তটা জমা আছে সেভাবে দেখে কাজটা করতে হবে এখানে একটু আছে চামড়াটা ছেড়ে ধরো হ্যাঁ এই জায়গা এই জায়গাটায় এই জায়গাটায় হ্যাঁ চামড়াটা ছেড়ে ধরো খুব সাবধানে করতে হবে হয়তো অতিরিক্ত কেটে গেলেও প্রবলেম ক্ষতি হবে অতিরিক্ত কাটা যাবে না সামান্য একটু কাটবেন যেন রক্তটা কোনো মতে দেন কালারটা দেখেন কুচকুচে কালো হয়ে আছে রক্ত রক্তর অবস্থা কি রক্ত যেন নিচে পুড়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রক্তের কি অবস্থা কালো হয়ে আছে একদম এখানে একটু ধরো এখানে একটু হালকা ছেড়ে ধরো বন্ধুরা দেখুন কি অবস্থা নিচে ফেলে দাও রক্তটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা এখানে একটু আছে তুমি এখানে ঘোরাও একটু এদিকে তোমার হাত ঘোরাও হ্যাঁ হ্যাঁ এইখানে একটু আছে এখানে একটু ছেড়ে ধরবা হ্যাঁ ছেড়ে দাও দেখি বের হয় কি না একটু ধরো কাজ হয় নাই হুম দেখেছো কি অবস্থা বন্ধুরা দেখুন রক্ত কুচকুচে কালো হয়ে আছে কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা ও যে কত কষ্টে আছে এটা নিজেরও বুঝতে পাচ্ছেন আমরা মোটামুটি সবগুলো রক্ত বের করতে সক্ষম হয়েছি এখন আপনারা নিজেরা দেখবেন প্রথমে অবস্থায় কি দেখলেন এখন দেখতে পারবেন এখন যে কবিতাটাকে ছেড়বো এখন দেখলে বুঝতে পারবেন ও কতটা মানে শান্তি পেয়েছে বা আরাম পেয়েছে এই রক্তগুলো বের করাতে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কবিতাটাকে ছেড়ে দাও এখানে দেখুন ওর ঘাড় থেকে রক্তটা বের করার পরে কতটা শান্তি পেয়েছে আগে তো স্থিরভাবে দাঁড়াতে পারতো না এখন সে স্থিরভাবে দাঁড়িয়ে আছে বা চলাফেরাও করতে পারবে আমরা একটু নাড়িয়ে দেখে নিই দেখুন দেখুন আগে ওকে ছেড়ে দিলে ও মাটিতে গড়াগড়ি খেত এখন বদরক্তটা বের করার পরে ও কিন্তু অনেকটা শান্তি পেয়েছে দেখুন ও কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে বা দেখতে পাচ্ছে তো আপনারা এইভাবে হান্ড্রেড পারসেন্টভাবে বদরক্তটা বের করতে যদি পারেন সক্ষম হন আশা করি আপনার কবিতাটা সুস্থ হয়ে যাবে আর ভিটামিন ক্যালসিয়াম এগুলো নিয়মিত চালিয়ে যেতে হবে পনেরো বিশ দিন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার কবিতরটা সুস্থ হয়ে যাবে কোনো প্রকারে প্রবলেম হবে না কোনো ট্রাবল থাকবে না ফুলফিল সুস্থ হয়ে যাবে আপনার কবিতরটা বদ্রক্তগুলো বের করে ফেলতে হবে বদ্রক্ত বের করে সাথে সাথে আপনার একটা A B one vitamin tablet এখন একটা আমি খাওয়িয়ে দেবো এটা এই যে এ বি ওয়ান ভিটামিনটা এখন আমি খাওয়িয়ে দেবো একে এই যে এ বি ওয়ান ভিটামিনটা খাওয়িয়ে দিলাম অ্যান্ড আজকের মতো ডোজ কমপ্লিট অ্যান্ড কাল থেকে আমি ক্যালপ্লেক্স জিএক্সভিট একসাথে মিক্সড করে খাওয়াবো সকালে খাওয়াবো আর বিকালে হয়তো ভিটামিন দিলাম বা সকালে ভিটামিন দিলাম বিকালে ক্যালসিয়াম দিলাম এইভাবে আমাদেরকে ডোজটা কমপ্লিট করতে হবে তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা আমরা শেষ করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন বা যারা উপকৃত হবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি অবরাকাতু